হঠাৎ করে যুবক তার মাকে ডাক দিয়ে বলছে মা গো মা ও মা আমার নবী বিশ্ব নবী যখন বেঁচে মা নবীজির কাছে যাতামত করতাম নবী তো দুনিয়ার জমি নাই রে মা তুমি যদি অনুমতি দাও মা আমি আমার বিশ্ব নবীজির রজা জিয়ারত করে আসবো এটা ভালো না খারাপ গুণ জোরে বলেন আমার গভীর মনোযোগ হয়ে যান আল্লাহ বান্দা মায়ের কাছে অনুমতি সাপেক্ষে বললো মা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বিশ্ব নবীজি রোজা জিয়ারত করে আসবো রে মা মা সন্তানকে বেশি ভালোবাসে কথা কন ঠিক কিনা ও বন্ধু মা কেমন সন্তানকে ভালোবাসে করে জানি যেন মহব্বত করে মা মায়ের মতো ভালোবাসা পৃথিবী তার কেউ দিতে পারবে না ওরে বন্ধু জনমের জনম দুখুনিমা ডাক দিয়ে বলে বেটারে মরুভূমি পদ অতিক্রম করে যাবে সেখানে অনেক দূর তোমাকে রাস্তা রাস্তা অতিক্রম করা লাগবে বাজার কিছু খাদ্য দিলাম দুপুর বেলা খাইয়া নিও বিদা সাথে রাজ্য যার পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মা বিশ্বনবীজি বলেছেন আল জান্নাত তাহাদাত দামিল মায়ের পদতলে সন্তানের জান্নাত ও যুবক এমন মায়ের সঙ্গে না ফরমানি করবা না রে যুবক এমন বাবার সঙ্গে না ফরমানি করবা সামর্থ্য নিয়ে সন্তান ছুটে চলল মরুভূমি পথে বিশ্ব নবীজির রওজা জিয়ারত করতে যাবে প্রতিমধ্যে দুপুর বেলা আল্লাহর বান্দা খানা করলো দুপুর বেলা খাওয়ার পর একটু আলিসি আলিসি আমি ভাব ধরে না বাবা গাটা ঝিমি যায় না অলসতা ধরে না ঘুম ধরে না আল্লাহর বান্দা ইমানদার মজুর খাদ্য খেয়ে গাছে হেলাম দিয়া ভাইরে আমার সাউন্ডটা বাড়া ভাইয়ারা না রে ইকোনাই নাই ভাই নাই কেন ওলা শুনছিস মানে প্রধান কথা আমরা শুনছি নাকি শাড়িতে সব শাড়িতে এলা ক্যাপাসিটি তো আমি জানি ভাই আমার গভীর মনোযোগ হয়ে যান আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ হয়ে যান বাবাজিরা এবার আল্লাহর বন্দা গাছে হেলান দিয়ে একটু ঘুম ঘুম ভাব আসছে এমন সময় হঠাৎ করিয়া একটা বৃদ্ধা মানুষ ওই সৌদি আরবে খেজুরের আবাদ হয় খেজুরের বাগান একটা বৃদ্ধা লোক খেজুরের গাছ দেখার জন্য আসছে বাবাজি গভীর মনোযোগ হয়ে যান খেজুরের বাগান এসে দেখে অনেকগুলো ছোট ছোট খেজুরের চারা গাছ নষ্ট হয়ে গেছে ওই বাগানের মালিক দেখতেছে একটা ঘোড়া ছোট ছোট গাছ নষ্ট করেছে আল্লাহর বান্দা ওই ঘোড়াটাকে তারাবার উদ্দেশ্যে মারছে মারার উদ্দেশ্যে মারে নাই বেকায়দা জায়গা লাগা ছিল আল্লাহওয়ালা কি ওলা বাবা আল্লাহওয়ালা ছিল চিন্তা করে আল্লাহ গো আমি যে মানুষের ঘোড়াটা মারলাম পৃথিবীতে জিজ্ঞাসা করলো বাজান তোমার সঙ্গে কোন ঘোড়া ছিল নাকি যুবক ডাক দিয়া বলে বাবাজি আমার ঘোড়াটা একটু আগে তো ছিল কই আমার ঘোড়া তো দেখি না যা দেখে রে বন্ধু ঘোড়া নাই ঘোড়া মারা গেছে হঠাৎ করে যুবক ডাক দিয়া বলে বাবাজি গো আমি আমার বাবা নাই আমার শুধু মা আমার সংসারে শুধু মা আমার অবলম্ব এই ঘোড়াতে আমি চড়ে ব্যবসা বাণিজ্য করি ও বাবাজি আমার ঘোড়াটা আপনি মারলেন হঠাৎ করে যুবক হালকা ভাই বৃদ্ধা লোকটাকে চাপ দিয়েছে বেকায়দার কারণে বৃদ্ধা লোকটা ঘটনাস্থলে মারা গেছে ভাইরা আমার গভীর মনোযোগী হয়ে যান আল্লাহর বন্ধা এবার চিন্তা করে আমি কাকে মারলাম রে বেকায়দা কারণে লোকটা তোমার সময় কাজ করে যুব আমার বাবার খুনি কে রে আমার বাবাকে কে মারছে যুবক অকট পথে জবাব দেয় অকপরে জবাব দিয়া বলে বন্ধু তোমার বাবার খুনি আমি নিজে ডাক দিয়ে বলে যুবক রে তুমি আমার বাবাকে খুন করে এখন এলাকা ত্যাগ করো নাই তোমার মতো পাগল বুঝি নাই ঠিক আছে বাবা তুমি যদি আমার আব্বাকে খুন করেছো তোমার বিচার হবে ওমরের আদালতে কার আদালত হাজার সে নিজের বিচার নিজে করতে বলে সুহান আল্লাহ অর্ধ পৃথিবী করে তো শাসন ধোলার তক্তে বসে খেজুর পাতার পাঁচ বারে বারবার খেয়ে জিগিয়েছিল খসে সেই ওমর পাইরামা নিজের বিচার নিজে করত হজরতে অমর অর্ধ পৃথিবীর শাসক হয়ে কোনো ভেষক ছিল না কোনো ফুটানি ছিল না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা হঠাৎ একদিন হজরত অমর আদিলানহু জয়তুন তেলের বাতি জ্বলাইয়া আইবার হিসাব দেখতেছে আইবার হিসাব দেখতেছে তার খাস হজরত স্ত্রী আসসালামু আলাইকুম ঢুকছেন ঢোকার সঙ্গে সঙ্গে হজরত ওমর বাতি নিভাই দিয়েছে স্ত্রী মনে সন্দেহ হইবে না আমি আসতে আপনি বাতি নিবেলেন কেন প্রশ্ন করবে কি করবে না জিজ্ঞাসা করতেছে আমি আপনার স্ত্রী আমার মুখ দেখা হারাম নয় হালাল কিন্তু আমি আসার সঙ্গে সঙ্গে কেন আপনি বাতিটা নিভালেন অমরের এক দেয় বলে বিবি রে বিবি আমি ভয় করি আমার আল্লাহকে কারণ রে বিবি জনগণ তেল দিয়েছে সরকারি কাজের জন্য তোমার চেহারা দেখার জন্য তেল দেয় নাই এই পাতির তেল নিয়ে যদি আমি তোমার তোমার চেহারা দেখি আমার আল্লাহ কেমতের ময়দানে আমাকে আসামির কাঠ করে দাঁড় করে বলবে অমর রে জনগণের তেল খরচ করে তোমার বিবির চেহারা দেখেছো মজা অনুভব করেছো আমি মোর আল্লাহ দরবার আসামি হয়ে যাব সেই উমর আদালতে বিচার দুই সন্তান ডাক খুন করেছে হত্যা করেছে এর বিচার আমরা চাই আমিরুল মোমিন ডাক দিয়া বলে জব কোন সাক্ষী আছে কিনা অমর ওমর বলতে সাক্ষী প্রমাণ আছে কিনা যুবক বলে সাক্ষী নাই তবে যুবক নিজে সাক্ষী দিবে খুনি নিজে জবানবন্দি দিবে জিজ্ঞাসা করা হলো যুবক তুমি কি এর বাবাকে খুন করেছো হত্যা করেছো যুবক বললো হ্যাঁ আমি হত্যা করেছি সঙ্গে সঙ্গে যুবকের রায় ঘোষণা হলো জুমার নামাজের পর সের উচ্ছেদ করা হবে আমার বাংলাদেশে বলে ফাঁসি সেখানে গর্দান উচ্ছেদ করা দেওয়া হয় এমন সময় যুবকের ফয়সলা হয়ে গেল যুবক রে জুমার নামাজের পর তোমার সের উচ্ছেদ করা হবে ফাঁসি কার্যকর হয়ে গেল যুবক মায়াবী নজরে তাকাইতেছেন এমন সময় রে বন্ধু আল্লাহর বন্ধার দিকে লক্ষ্য করে আমিরুল মমিনে দয়া হল আমিরুল মমিন খলিফাতুল মুসলিম তোমার মনে কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি রে যুবক যুবক ডাক দিয়ে বলে আমি মমিনিন গো আমার একমাত্র দুনিয়াতে আপন জন আমার মা আমার মায়ের সঙ্গে শেষ সাক্ষাৎ করে আসবো দ্বিতীয়ত ইহুদিদের কাছ থেকে আমি কিছু কর্জ হাসনা নিয়েছিলাম পয়সা করে ধার করে নিয়েছিলাম আমি ওদের ধার খরচ টাকাগুলি রিটার্ন দিয়ে দেব কারণ আমি যদি মরে যাই ইহুদিরা বলবে মুসলমান আমার টাকা বেড়ে রেখেছে এই বদনাম নিয়ে আমি মরতে চাই না আমিরুল মমিনিন ডাক দিয়ে বলে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার পক্ষে যদি কেউ জামিন হয় আমার টিমের পক্ষে একটু জামিন হবে রে একজন সাবি হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু একজন আবু খাদেমে সারে মে না আপনা ঘর এমন মানে সাহাবী ছিল এমন মানে সাহাবী ছিল খাদেমে খাইরুল বাসা বুজরে গেফারি বিশ্ব নবীদের খাদেম ছিল তামাম জিন্দিগির নিজের ঘরটাও বানান নাই সেই রাসুলের প্রেমিক সাহাবি ডাকিয়া বলে যুবক রে যা জলদি করে যাও তোমার মায়ের কাছে সাক্ষাৎ করে আসলে যুবক তোমার পক্ষে আমি জামিন আছি এর নাম হলো মুসলমান কথা কোন ঠিক কিনা আজকে আমরা এমন মুসলমান আরেকজন মুসলমান বিপদে পড়ছে একজন দাঁত বাড়ি করে হাসছে কথা কোন ঠিক কিনা ভাইয়েরা আমার আপনারা ওই খাটা মাছ দেখেন খাটা মাছ ঠোঁটটা ফাটা হ্যাঁ। আর পুটি মাছ দুইজনে কারেন্টে জবাব কিসে পুটি মাছ কয় ফাটা তো ঠোঁটটা ফাটা ঠোঁটটা বন্ধ করে হুসুকে বেজার পাই নাই কয় না না ভাই কারেন্টের জল দেখলে মোর হাসি বেড়া বাসায় গিয়ে মাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম মাজাম অমা জলদি করে পয়সা করে দাও ইহুদিদের পাওনাটা ফেরত দিয়ে আসি তারা তাড়াহুড়া করতেছেন আর বলেছেন মা গো মা জলদি করে টাকা পয়সাগুলো দিয়ে দাও আমি ইহুদিদের টাকাগুলো ফেরত দিয়ে আসবো এভাবে মায়ের সঙ্গে মত বিনিময় করে আর মা মা এমন যুবকের এলাকা আছো আছে না নাই অল্প না ঝগড়া হয়েছে দিন যায় মাস যায় বছর যায় মায়ের সঙ্গে কথা বলে না ও যুব এরকম অপরাধী সন্তান যদি এই মঞ্চে থেকে থাকো রাতে চলে যাও বাড়ি মায়ের পায়ে ধরে কান্দ আর বলো মা তুমি যদি মাপ না দাও রে মা আমার বক্তাগিরি আলেমগিরি শ্রোতাগিরি হাজিগিরি কিছুই টিকিবে না নামাজও কবুল হবে না ওরে বন্ধু চলে যায় একটু একটু সাইডে চলে যাই আল্লাহর একজন বান্দা আব্দুর আবদুল্লাহ তার নাম চেহারা সুন্দর খুব সুন্দর আল্লাহর বান্দা বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে কানমন্তর পাইয়া মা বাবা ফালাইয়া বিদেশের মাটিতে চলে গেছে দীর্ঘদিন পরে যখন দেশে ফিরবে নিয়াত করলো যেহেতু এলাকায় আসছি সৌদি আরবে যেহেতু দীর্ঘদিন ধরে আছি হজটা করে যাই হজটা করে যায় কিন্তু রে বন্ধু হজ করবে লাভবাইক আল্লাহ লাভবাইক এই যে তাকবিটা বলবে এই তাকবির তাকবিটা তার মুখের মধ্যে আসছে না হঠাৎ করে মুখটা বন্ধ হয়ে যুবক জলদি চলে যাও বাড়ি আর আমাদের অবস্থা কেমন ভাই জানেন বর্তমান দেশের চলিত বুড়ো পুরি থাকে চালিত কথা কন ঠিক কিনা কাস্তে কাস্তে কোকড়া বেটা আর বউ ঘুম পাইবার না হয় যে মুখটা ভোগড়া কথা কন ঠিক কিনা এরা ষোলো দেয় পরে দিন সকালবেলা এরা মরেও না বাড়িও সরা এদের কাশের জ্বালায় ঘুম আসে না এরকম আজাল মেঘা বেড়াবো আছে না নাই ভাই বলবো বলবো এরপর মূল পয়েন্টে ফিরে যাবো যুবক থাকবে বাড়ি থাকবেন মার্গর থাক ভাইয়ের আমার গভীর মনোযোগ হয়ে যান সেই আমলের কথা পিডিজ আমলে বাইশ হাজার টাকা দামের মূল্য ছিল আশি হাজারের উপরে ঠিক কিনা বলেন এক বাসায় ওরকম বুড়ে বুড়ি কাশে আর ঘ্যাংরা বেড়ায় বেটা বউরা আগ হয় ক্ষিপ্ত হয়ে বলে বুড়াও মনে না বুড়িও মনে বাড়িও সারে না অনেক সময় দেখা যায় খাজে খতম পড়ায় আছে না এরকম এলাকার মানুষ কোথায় আমার বুড়িটাকে আমার মরেছে না বা না খাজে খত পড়ে দাও তো বুড়েরা মরুক তাড়াতাড়ি এরকম লোক আছে না নাই আর ভাই আমি নিজে এক এলাকায় গেলাম খাজে খতম পড়ে ওই যে লোকটা দোয়া করবে ওর নাম তসিরুদ্দিন যায় অসুস্থ ওর নাম তসিরুদ্দিন তার কাছে বাবা তুই দোয়াটা করে তোর মিতা হয় দোয়া করে তা আমি স্পষ্ট দেখিলাম ভাই কজে আল্লাহ আমার মিতা বাড়ি শুধু হয়ে গেছে তিতা কথা কোন ঠিক কিনা আল্লাহ আমার মিতা যদি হায়াত থাকে আল্লাহ সুস্থ দিয়ে দাও আর যদি হায়াত না থাকে আল্লাহ সহি সালামতে নিয়ে নাও আমি টিয়ার চোখে দেখেছি দেখি তো ব্যাপারটা কি তা দেখছি এই ফসফসে ফাঁস করে নিঃশ্বাসে বেড়ে গেল আর নাতিটা কাছে নানা আমার নাই মানে নানা মারা গেল আর সাথে সাথে ভাইয়ের আমার এই জন্য বুড়া বুড়িকে বোঝা মনে করা যাবে না চলে যাই মূল পয়েন্টে ওই বেচারা বেড়া বেটা বউ ঘুম হয় না বিক্ষিপ্ত হয়ে গেছে কিছুদিন পর বুড়াও নাই বুড়িও নাই বাড়ি একবারে ফাঁক বাড়ি কি নীরব আমাদের সারা ওই দিন নাকি চোরের সাহিত দুই মাস হয়েছে কাইত কথা কোন ঠিক এখন চিন্তা করে চোরেরা বুদ্ধি শুদ্ধি করলে এইবার একটা বিশাল সুযোগ আমার সারা চোরের সাহিত দুই মাস হয়েছে কাইত কথা রাইট হঠাৎ করিয়া গল ঘরের তলা ভাঙ্গিয়া বাইশ হাজার টাকা দামে হালে গরু চুরি হয়ে গেছে পরের দিন সকালবেলা ছেলেও কান্দে বৌমাও কান্দে হালের গরু যেহেতু নাই ছেলে কান্দে আর কয়ে কণ্ঠে গেল দয়াল বাবা তোর একটা কাশের দাম ছিল বাবা বাইশ হাজার টাকা কথা কন ভাই বাস্তব না কণ্ঠে গেল দয়াল বাবা তোর একটা কাশের দাম আসিল টাকা এখন ভিতর হয়ে গেছে ভাগা ভাইয়ের আমার হাসির খোরাক দেই নাই আপনারা কিছুদিন আগে দেখেছেন পেপার পত্রিকায় খবরের কাগজে স্বামী স্ত্রী একসঙ্গে ট্রেন দুর্ঘটনা মারা গেছে আমার বাড়ি পাশে বাড়ি পরে দিয়ে সকালবেলা দেখি ওরে বন্ধু খলিজা বলে না বড় মেয়েটা কবরের পাশে গিয়া ছোট বোন তারে কোলে জাপড়ে ধরছে বাম হাত দি চোখের পানি গেল মশে কয়ে বন্ধে চল কার কাছে যাবি চল চল দাদির কাছে যাই দাদির কাছে গিয়ে আমার মনের কথাগুলো কই ভাইরা আমার এমন দিন আসতে পারি কিনা আপনার আমার এই জন্য বাবা মা যতদিন বেঁচে আছে বোঝা মনে করবেন না নাহলে বাইশ হাজার আফসোস করা লাগবে কথা কিনা সোনা ভাই বন্ধু সময় যেহেতু কম দ্বিতীয় মেহমান আসবে আমার স্নেহের নাতি ওনাদের ওসিলে জ্বলবে বাংলাদেশ ইসলামের বাতি বলেন আলহামদুলিল্লাহ Saiful Islam Salehi all first class কামিল আমার ভাইরা এবং আজকের প্রধান বক্তা আব্দুর রাজ্জাক সবজি মার্কেট উনিও ওই ভাইও আছেন আমি ওই দুই ভাইয়ের মাঝখানে আমি আছি ওনাদের নানা শ্রীবন্দর পার্বতীপুর থানা কথা কোন ঠিক কিনা ভাইয়ের আমার আল্লাহ পাক আজকের মাহফিলে কবুল বলেন আমি চলে যাই রে বন্ধু একটু গভীর মনোযোগ হয়ে যা ওই বিদেশের মাটিতে যে হজ আর কবুল হয় না মুখ দিয়েও তাকবিরও বেড়ায় না হঠাৎ আল্লাহর অলি বলে বন্ধু চলে যাও বাড়ি তোমার সবচেয়ে বড় এবার দেমাগ খুলে গেল ব্রেন খুলে গেল হঠাৎ করে গ্রাম একেবারে ঢাকা শহরে এসে গাড়ি নিয়ে বলে ড্রাইভার জলদি করে চল গ্রামের বাড়ি যাব দীর্ঘ পাঁচ বছর পর গ্রামের বাড়ি যা দেখে আগের দৃশ্য আর নাই এখন ক্যালেন গিলে হয় মনে হয় ব্রহ্মপুত্র নদী কথা ঠিক এক পানের দোকানদারকে জিজ্ঞেস করছে আচ্ছা এখানে একজন মুরব্বী ছিল খেরে একটা ঝোপড়া ছিল কই উনি ওনার কথা বলিস না বা খবর খারাপ কি খবর চাষা কি খবর জলদি বাতাও সামনে সাসা পানের দোকানদার ডাক দেখ বাদি যারে তার একটা কুলাঙ্গার সন্তান ছিল আব্দুর রহমান আব্দুর রহমান তার একটা কুলাঙ্গার সন্তান ছিল আব্দুল সালাম নামে সন্তানটা ছিল বউয়ের কথা মতো শ্বশুর শাশুড়ির কথা মতো বিদেশে গেছে আর জীবনের বাবা মার খবর নেয় নাই ওই যে ঘরটা ছিল রে বাজন তার বাবা না খায় থাকতে থাকতে গ্যাস্ট্রিক এরপরে আলসার এরপর ক্যান্সার হয়ে ওর বাবা দুনিয়ার জমিন থেকে হয়ে গেছে ওরকম কপাল তোরা সন্তান মুখ আমি দেখতে চাই না অথচ নিজেই উনি আমার কবর লাথি দাও আমার বাড়ি দাও আমি কিছু বলবো না চাষা ও চাষা জলদি বাতা আমি নিজে এতিম অসহায় ছোটবেলা থেকে বড় হয়েছি মায়ের আদর পেয়েছি বাবার আদর তেমন পাই না এটি বন্ধু আমার বিশ্ব নবী ছিলেন এতিমদের লিডার এতিমদের সর্দার রহমতে আলম সময় তো হাজির আল্লাহ বান্দা দূরত্ব চলে গেলে পাঁচশো গ্রামে এই বাসায় এই গ্রামে তোমার মা একটা করে ঘরে থাকে রে ভাতিজা মানুষ একটু খাবার দেয় ওই খাবারটুকুন মা খায় ভাতিজা রে ওই খাবারটুকুন মা খায় করব ঘুরে দিলে ঘরে সোজা করলে সোজা হয় বাঁকা করলে বাঁকা হয় মা তোমার চলতে পারে না জলদি করে যাও পূর্ণিমার সাদের দিন ভাইরা আকাশের আলো বাইর থেকে মায়ের বডিটা দেখা যায় এমন সময় সন্তান আব্দুল সালাম কি বলবো মাকে কি বলে সম্বোধন করব ভাষা খুঁজি পাই না আব্দুল সালাম চোখের পানিগুলো মুছতে মুছতে ডাক দিয়া বলে আসসালাম আলাইকুম মা আমি তোর কপাল আব্দুল সালাম এসেছি রে মা আমার মাফ করে দিও সন্তানের কণ্ঠের আওয়াজ পেয়ে মা যে মা বুঝতে পারে না আমার হয় তোর কণ্ঠের আওয়াজ পেয়ে আমি মা মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেলাম সন্তানকে বুকে জাপড়ে ধরে বাজান সারাদিন তুই বুঝি কিছু খাস নাই তোর মুখটা শুকে গেছে আগে খাওয়া করে নে আব্দুল সালাম ডাক দিয়ে বলে মা আজকে বুঝলাম মায়ের মর্যাদারে মা মা কুড়ি টাকা নষ্ট করবো আর টাকা দেখবো না মা জলদি চলো তোমার চিকিৎসা করে আমি যত কুড়ি টাকা খরচ হয় না কেন আমি আমার মাকে হারাতে আর চাই না স্বামীজি বলেন কোন মা যদি তার সন্তান যেন দোয়া করে মায়ের দোয়া কবুল হবে বলহার রাইফলের গিরি গুলি মিক্স হতে পারে শিকারের তিরি মিক্স হতে পারে সাপের ঠগর মিক্স হতে পারে মা বাবা দোয়া বা বদ দোয়া মিক্স হতে পারে না বন্ধুরা আমার চলে যায় আল্লাহর বান্দা ওই যে যুবক আসামের কাঠগড়ে দাঁড়িয়ে খালাস পেয়ে চলে আসেন মায়ের কাছে এবার আল্লাহর বান্দা মাকে বলে মা ও মা গো মা তুমি জলদি করে আমার বিদায় দাও মা এটাই বুঝি জীবনের শেষ বিদায় মা বলে বেটারে কেন এরকম করতেছো এবার সন্তান ডাক দিয়ে বলে মা ও মা মা গো এতদিন নিজ হাতে আমারে খাওয়াইছো আমার বড় আশা রে মা আমি তোমাকে নিজ হাতে খাদ্য মুখে তেলে দেব এই মধুমাখা কণ্ঠ শুনে মায়ের চোখে পানি আসলো মা ডাক দিয়া বলে বেটারে কি হয়েছে খুলে বল নিজ হাতে মাকে খাওয়াইবেন তো ইনশাল্লাহ কারা কারা খাওয়াইবেন তো হাত করে আল্লাহ কবুল করুক ও ভাই মা বাবাকে নিজ হাতে খাওয়াবেন বৃদ্ধা মা বাবার জন্য হাতিয়া তো বানিয়ে দেবেন আল্লাহ কবুলকে বলেন আমিন সমাজের ভাইয়েরা আমার বাড়ি বেশি দূর না পাশে গ্রামে ক্যালেন বাজারের পাশে আমার বাড়ি আমি বাবার শেষ বয়সের সন্তান সবে বরাতের রাত্রে মিষ্টি মিষ্টান্ন নিয়ে মায়ের পাশে আসলাম মা আমার নামাজত অবস্থায় সালাম ফেললো মা দু হাত তুলে দোয়া করে আল্লাহ আমি যদি মরে যাই নাই আমার জাদু মনে দুনিয়ার জমিন আর কেউ নাই আল্লাহ তুমি আমার সন্তানকে কবুল করে নিও আল্লাহ পৃথিবীতে সর ডাকার সবার বন্ধু বানাই দিও আমি মায়ের কানের কাছে মুখটা লাগে বলো মা আমি আমার মনে হয় আমার মায়ের দোয়া কবুল হয়েছে রে বন্ধু সারা রাত গাড়ি চলাই কোথাও আমার এই বিপদ হয় না দোয়া ডাকা ভাইরা আমার মায়ের দোয়া নেবেন দেখেন এবার যুবক কি পরিস্থিতি হয় আল্লাহ জলদি করে বিদায় দাও মা চোখের পানিগুলো দিয়ে সন্তানকে জাপড়ে ধরে বলে বাজান রে আমি চাই না রে বাবা আমি মায়ের বুকটা খালি হয়ে যাক তুই আর দেরি করিস না রে বাবা তোর কারণ আর একজন মায়ের বুক খালি হয়ে যাবে যদি একজনকে জামিন দিয়েছ চলে যাও জলদি করে যুবক আসতে একটু দেরি উস্কানিমূলক বক্তব্য শুরু হয়েছে এরকম বক্তব্য হয় না ইমাম সাহেব তো আপনার এলাকার নেতা কিন্তু আমরা দেখি খেতা কথা কম ঠিক কিনা ইমাম সাহ রক্তে মাংসে মানুষ হতে পারে রাস্তায় তার পেশাবে চাপ আসছে পাঁচ মিনিট দেরি হতে পারে কথা কম ঠিক কিনা এখন কাজে এলং হইবিম একা থোয়াই যাইবে ঠিক কিনা বলেন হ্যাঁ ওরকম উস্কানি মক্ত বক্তব্য শুরু যায় আইসের জন্য গালা থাকি তুই মরে কয় আইসে আমার আরো আইসে তুই মরে গ্রাম তুই মরে ওই আসবি না উস্কানিমূলক বক্তব্য শুরু হয়ে গেছে এরকম হয় না সমাজে ভাই করে আমার কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিও না আল্লাহ আমার কলিজার টুকরো সন্তানকে কেড়ে নিও না দোয়া কবুল করার মালিককে সন্তান চলে আসল্লাব্বাই কামিরুল মমিনিন বলে ফাঁসির মঞ্চে দাঁড়ালেন সবাই অবাক হয়ে গেল যেখানে পুলিশ নাই র্যাব নাই সেনাবাহিনী নাই যুবক নিজেই চলে আসলো আসার পর বলছে আমি মমিনিন মায়ের কান্না হয়েছে মা কাঁদছে আমি কাঁদছি এই জন্য ডেরি হয়েছে আমার মাফ করে দিও আচ্ছা, তুমি নেমে আসো ভাই যান দেখা হবে শুরু হয়ে গেল হঠাৎ করে যখন ফাঁসিতে ঝোলাবে সে নিষেধ করবে এমন সময় আমার আল্লাহ দয়া ঢেলে দিল আসামির পক্ষে দুই যুবকদের হৃদয়ের ভেতরে দয়াদার মালিকে বাবা এবার আল্লাহ তালা দয়া ঢেলে দিল এবার ওই বৃদ্ধা লোকটার দুই সন্তান যারা বাদী পক্ষ ছিল ওরা ডাক দিয়া বলে আমি এই যুবকের চেহারা মুন্সি নাই মাস্তান নাই বাক্য নাই এটা একটা ইমানদার যুবক আমরা মাফ করে দিলাম আমরা বিচার চাই না আমরা শুনতে পারলাম এই যুবকের মা সে বাবা নাই আমার বাবা রেখে যাওয়া সম্পদ আমরা তিন ভাইয়ে বন্ধন করে নেব জোরে বলেন মার হাওয়া সত্য মুক্তি দেয় মিথ্যা বিপদ থেকে আনে আমরা তো ওয়াজ শুনি ঠিক ভাই কিন্তু বাইসাইকেল দিয়ে মোটরসাইকেল দিয়ে মুরগি ডলে চাকাও দেখা যায় না কথা ঠিক কিনা ভাই আমলটা করবেন আপনার এই আমলটা অবশ্যই করবেন গাড়িটা ব্রেক করবেন যে চাষি আম্মা খালাম্মা বলক্রম হয়ে গেছে একটা ধারালো অস্ত্র নিয়ে আসে আমি জবাই করি দেয় আপনারাও খান আমিও খাবো খুশি হবে না আর যদি পালিয়ে যান পিটটি ধরে অবস্থা খারাপ করবে কতক্ষণ ঠিক কিনা আমি নিজে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমার বাড়ির পাশে ভস করে পিছনের জায়গা ঢুকে গেছে আড্ডা ভেন্ডি বেড়ে গেছে নারায় তো আল্লাহ বড় জেগে শুরু হয়েছে ধাপাধাপি শুরু হয়েছে আমি তো চাষি আম্মা দোষ আমার না মুরগির দোষ আমি আত্মহত্যা করিবা দেখছে তাকে কর বিসমিল্লাহ একবার বাবা সাহেব না দেরি করবা এটা নিয়ে দুপুর জোহর জব জব করিবে তুমিও আমরাও খাই আলহামদুলিল্লাহ সত্য মুক্তি দেয় মিথ্যা বিপদ দেখেন কথা ঠিক কিনা এবার আয়াতের সঙ্গে মিলটা দেখেন কত সুন্দর মিললে বন্ধু এই ঔষধ খানা গোটা জাতির জন্য আজকে ঔষধ এই আয়াত খানার মধ্যে গোটা পৃথিবীর ওয়াজ লুকিয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল পর্যন্ত তোমরা মৃত্যু পূর্ণগ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুকে পতিত হইও না কথা কার তাহলে আল্লাহর ভাষা আমরা পুরা মুসলমান হইতে পারি নাই যদিও নামাজ পড়ি জোড়া তালি শুকুর আলী কোরবান আলী রমজান আলী বাকিগুলো জোড়া তালি কথা কোন ঠিক কিনা তাহলে বুঝা গেল ষোলো সোলার মুসলমান হতে পারি নাই ওই যুবকের দিলে ভয় ছিল কার বৃদ্ধা লোকটা দিলে ভয় ছিল কার ভয় ছিল কার আমাদের দিলে ভয় থাকবে কার কার ভয় ভাই যুবকের দিলে আল্লাহর ভয় আছে যুবতীর দিলে আল্লাহর ভয় আছে নাই হিসাব মিলি দেব দোরাতালি দেওয়া আসি নাই যুবক আল্লাহ মুসলমানের মধ্যে দাখিল হয়ে যাও পূর্ণ মুসলমানিতে দাখিল হয়ে যাও يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان قد তোমরা পূর্ণ মুসলমানের মতো দাখিল হয়ে যাও প্রবেশ হয়ে যাও এবং মুসলমান হয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কিন্তু মুসলমান হয়ে গান বাজনাতে আমরা বেশি আড্ডা দিই কথা কম ঠিক কিনা ভালো কাজের ভালো ফল মন্দ কাজের মন্দ ফুল থেকে সুগজ আছে ময়লা থেকে গন্ধ কথা কম ঠিক কিনা আমার ভাইরা আজকে মুসলমান হয়ে গান বাজনাতে বিধি ব্যস্ত এখানে যদি গান বাজনা হইতো লোক জায়গা দেওয়া যাইতো না কথা কন ঠিক কিনা বর্তমান মুসলমানের রক্ত ন্যাক কাজে দেখতো বদ কাজে ভক্ত কথা কন ঠিক কিনা আমার ভাইরা ও যুবক রে আল্লাহর ভয় যদি দিলে থাকতো ওই ল্যাবের তল সারা রাত গান শুনলেন না কথা কন ঠিক কিনা আন্তর্জাতিক গাতে গান শোনে বা আন্তর্জাতিক গাতে আর বাপের কাছে চলতে চোখ না লইছে বই পড়তে পড়তে এক দুধ দিয়ে খাও কথা কম ঠিক কিনা যে কোন বই পড়ছে আল্লাহ ভালো জানে কথা কম ঠিক কিনা আর এই মোবাইল হ্যাঁ ভাই আমি সাবধান করি দেই ভয়টা হবে কার আল্লাহর ভয় যদি দিলে থাকে কোনো যুবক কোনো অপর মেয়েকে মিস কল দিয়ে সারা গল্প করতে পারবে পারবে ভাই পারবে এই এই ঔষধটা গোটা জাতির জন্য আল্লাহর ভয় কিসের ভয় এখন দেখেন আইতক দেবের তলক কচে হ্যালো সংবাদ গেল কথা কোন ঠিক কিনা দশ জনের কাম ভাইরে একজনে করে মোবাইল ফোনের ইংটনে আজ সকলে চলে ও ভাই কুমার কামার জেলে তাতি মোবাইল এখন নিত্য সাথী ধনী গরিব রাজা রানী ধনী গরিব রাজা রানী মোবাইল নিয়ে টানা টানি হায় মোবাইল ছাড়া চলে না জীবন আরো যাদের আছে ভাইরে অতি আপন জন তাদের সাথে কইরা রাখছে ওয়ান টু ওয়ান প্রয়োজন সারা যাতার হাতে মোবাইল তোমরা দিও না তুলে লেখাপড়ায় মন বসে না বান্ধবীর কলে লেখাপড়ায় মন বসে না বন্ধুদের কলে প্রয়োজন সারা যাতার হাতে মোবাইল তোমরা দিও না তুলে সুযোগ পাইলে যাইবে যে পালে এই যে তিন সালের মাও গেল কথা কয় না গায়ে ভাই রাগ করতেছেন কোন জোড়া তালি না ওই যুবক ওই যুবতী মাকে বলি রে মা তোমার স্বামীর দা ভালো রিক্সা চালিতে ঢাকা গেল প্রশ্ন করতে পারেন হজু খাজি ঈশ্বালের দোষ নাই একে দিয়ে সবাইকে দোষারোপ কথা কোনটা কিনে রিক্সা চালিতে ঢাকা গেল সঙ্গে একটা মোবাইল দিয়া গেল তার কারণ হবে এটাই স্ত্রীর আমার কলিজার সন্তান গুলোকে আমি রেখে ডাকা যাই মোবাইলটা এই জন্য দিলাম রে স্ত্রী আমার সন্তান অসুস্থ হলে আমার সন্তান দুর্ঘটনা হলে সঙ্গে মোবাইল দিব আমি টাকা প্রকাশ করে পাঠাই দেবো কথা কম ঠিক কিনো কিন্তু স্বামী তো হলো পর পুরুষের সঙ্গে যোগাযোগ হয়ে গেল ভয় থাকতো জীবনে অঘটন হইতো না কথা কম ঠিক কিনা যান ও যুবক রানি ও আমার মা কলেজে যারা পর আপনাদের অনুরোধ করে যাব আপনার কখনো মোবাইলের অপব্যবহার করবেন না আপনার বাবার আগিদা ভালো আমার মেয়ে কলেজে যাবে বিপদে পড়বে হ্যালো করবে আমরা উদ্ধার করবো কথা কম ঠিক কিনা বাবার দেওয়া কষ্টের টাকা করিয়া ওই মা বাবার মুখে চুনকালি দিও না ধরা খাইতে হবে কার আদালতে আল্লাহর আদালতে ইত্তা কুল্লা ভয় করতে হবে কাকে ভাই কাকে ভয় করতে হবে এবার আসো তিনটা অক্ষর ব্যাখ্যা দিছি বক্তা আছে না না